যদি মৌকা ছাড়ি দি সলমান খান করি হেবি কেতে দিন গলে বুড়া চেহেবি আরে ভাই না কেতে দিন গলে বুড়া গায়ে যাও ওই সময় তোমার পাখি জয় Thank you. চাকরি করিলে বাবু মিলিবে কেতে ঝিও ଚାକିରି କରି ଝିଅ ମିଳିବେ ମୋବାଇଲ ମିଳିବେ ହେଲା ଆଉ ଗୋରା ଖାଉ ଗୋରା ଖାଉ ଦେଖିବେ କି ତା ମୁହ ଆମ ପରି କେତେ ଟଙ୍କା ବୁଲୁଛନ୍ତି ବଜାରେ ଟଙ୍କା ନଥିଲେ ଭାଇ କାଦୁ କିଏ ପଚାରେ ଚାକିରି କଲେ ବାବୁ ମିଳିବେ କେତେ ଝିଅ କଳା পেতে টোকা বলছো কি মজারে টোকা না দিলে ভাই লাগু কি মজারে সুন্দর লোকি আবে দেখি বুলান্তি আমার বার করবি চশমা পিঁধিরে হিরা পরিয়া খাওয়া বসা যাই হেবি যদি নৌকা ছাড়িলি সলমান খান করি দেবি কেতে দিন তাকলে মুখ বুড়াতে হেবি কেতে দিন তাকলে মুখ বুড়াতে হেবি Thank you.